কোরবানি কোরবানি আল্লাহ আকবার কোরবানি কোরবানি আল্লাহ আকবার কোরবানি কোরবানি আল্লাহ আকবার ঈদ উল আজহা দু হাজার বিশ কোরবানির জবাই দৃশ্য প্রায় দশটি গরু জবাই করেছে কিন্তু প্রদর্শকারী যদি গরুটি গরুর জবাই দেখেন তাহলে দশটি গরুর মধ্যে মাঝখানে সর্বশেষ যে গরুটি চাপে ওটা জুম করে অনেক বড় করে ধরা হয়েছে কীভাবে গরু জবাই করা হয় দেখানোর জন্য তাই আপনারা মানবিক সরকারে কুরবানি জবাই দৃশ্যটি দেখুন আর মাসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ